সেটা কে Got it. নিয়ে চোখের ভিতরে কেটে যাবো করতেছি তো দাঁড়া সামনে সামনে কেন দেখে রে Ha ha ha! কাজেন একবার একবার কিলো আপনি পাউডার পাওয়া পাউডার অ্যান্টারসিটে কাজ করে না অ্যান্টারসিটে হলো পায়খানাটা কষা হইলে যত কিছুই কই আমরা শুনেন যত কিছু হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ। এটাও সিরা এটাও একদিন দৌড় আমি আমি বাইরে দিয়ে দেবো দাদা দাদা জায়গা বাইরে দাও সুন্দর করে বুঝছে গেছে গেছে দাদা দাদা আজকে আবার বিয়ে ওই যে ব্যাংকার ব্যাংকার Kılıç. আল্লাহ আমরা হাত তুলে আমি নাম বলছি আমাদের বাবা মা দাদা প্রত্যেকের কবর করে দেয় আল্লাহ প্রত্যেকের কবর করে দেন আল্লাহ আল্লাহ আমরা কি উদ্দেশ্য হাত আল্লাহ করে দেওয়া হয়েছে আল্লাহ আল্লাহ তাকে উদ্দেশ্য করে দোয়ার আয়োজন করেছে আল্লাহ তোমার ঠিকই আছে ঠিক আছে পুরো অপসিত কি হ্যাঁ অর্ধেক মনে সাজছে শুনো শুনো তো কানে কানে আমি তো ভালো কিছু আমার একদম পাঁচ হাজার দামে পাঁচ হাজার হয় না পঁচিশশো এদিকে ক্যামেরা পঁচিশ এক হাজার তেরোশো ভালো ভালো ক্যামেরা বাবা পঁচিশশো মাঠ দেখি পেয়ার আমার দিকে এটা কিন্তু জামাই আর বউ সুন্দর দেখা যায় ভিডিও করতেছে দেখো আমি দেখি দেখি দেখা যায় চিন্তা করো না চিন্তা করো না হাত হইতাছে হ্যাঁ সুন্দর করে বসে এই হইতাছে এই নামটা করতেছে মাশাল্লাহ মাশাল্লাহ একটু মিটমিট হাসি দাও তো জামাই জামা লাগে গাড়ি কিনছে একটা চিন্তা করো না দেখছি আচ্ছা, এই টেবিলে মাংস দেওয়া হতো ওই যে অন্য তাহলে দুজন একটু ভিডিও করেন অনেকদিন পর না কিছু মনে নেই কিরে পেলা একা ভালো গরম গরম মাংস আগে দিচ্ছি বাজি আগে দিয়ে আছে এখন এখন কেটন খোলা খেয়ে মানে মনা খাও সময় काफी দেখা সবজি দাও হ্যাঁ লাগলো ধরো আমি আমি কষ্ট নিব বলেন না ওটা বলেন না তো দেশি মুরগি খায় না এই গরম খারাপ না নরম দিয়ে দাও পেঁচে खानु पर्यो यसको खाऊ दादा देते देनु लेखा दादा दादा একটা দিয়ে দাও যাদের মতন হয়ে হ্যাঁ 많이 먹어요. 아이, 먹어! કોઈ છૂત માં કોતકે બોલે કોતો પોતો જાનો માંગેર બોલ બાંગ ચોત મત બોલાય છૂત রোল ভাই ব্যাপার কি ব্যাপার কি তুই আমার শাশুড়ি কদিন পর পর আয় করবি বেটির না রাঁধছি বেটি জামাই বেটি একখানে বসে কি খাইলো না খাইলো জামাই মেয়ে দেখবো না এই যে হ্যাঁ তো আমি বাতে না না পিয়াল এটা আমার ভিডিও করছেন একবার খায় আবার সামনে বসে কাট ওটা কাট আচ্ছা আচ্ছা পড়ুন না ঠিক আছে আর একটা আবার জিগে প্লেটে এনে পড়ে রয়েছে আরে বেলে মালে আর কি মরে এই তুমি রোস্ট